বিটি বন্ধু মানে বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি বলবো ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব সম্পর্কে এই যা কারেন্ট চলে গেল কেন এ বাবা অন্ধকারের মধ্যে কি করে ভিডিও বানাবো আমি ডার্ক ওয়েব সম্পর্কে বলছিলাম ভূত এখানে ভূত প্রেতের কোনো ব্যাপার নেই যে হঠাৎ করে কেন কারেন্ট চলে গেল কে জানে ও যাক যাক যাক কারেন্ট চলে এসছে ডার্ক ওয়েবের নাম শুনে ভয়ে কারেন্ট চলে গেছিল ভেবেছিল ভূত টুত হবে হয়তো তো যাই হোক তো ডার্ক ওয়েব কি ডার্ক ওয়েব সম্পর্কে জানতে হলে সবার প্রথমে জানতে হবে ডিপ ওয়েব কি আর ডিপ ওয়েব সম্পর্কে জানতে হলে তোমাকে জানতে হবে যে ওয়েব কি বুঝতেই পারছো ওয়েব মানে আমি ইন্টারনেটের কথাই বলছি ইন্টারনেটই হলো ওয়েব তোমরা যে ইন্টারনেট ইউজ করো মানে ওয়েব ইউজ করো সেই ওয়েবকে যদি টোটাল হান্ড্রেড পার্সেন্ট ধরা হয় সেই হান্ড্রেড পার্সেন্ট ওয়েবকে কিন্তু আমরা নর্মালি দেখতে পাই না বা নর্মালি আমরা ইউজ করতে পারি না আমরা গুগলে যেসব ওয়েবসাইট ভিজিট করি সেগুলো হচ্ছে সার্ফেস ওয়েবের মধ্যে পড়ে গুগল বলো বা হচ্ছে ডাক গো বলো বা বিং বলো বা আরও যেসব সার্চ ইঞ্জিন রয়েছে তো সেই সার্চ ইঞ্জিনে আমরা যখন কিছু সার্চ করি তো যেসব ওয়েবসাইটগুলোকে আমরা দেখতে পাই তো সেই সব ওয়েবসাইটই সবই হচ্ছে সার্ফেস ওয়েবের মধ্যে পড়ে আমরা যে হান্ড্রেড পার্সেন্ট ইন্টারনেটের ফাইভ টু টেন পার্সেন্ট হচ্ছে সার্ফেস ওয়েবের মধ্যে পড়ে আর হচ্ছে বাদ বাকি যে নাইনটি পারসেন্ট ওয়েব সেটা হচ্ছে ডিপ ওয়েবের মধ্যে পড়ে সেই ডিপ ওয়েবের একটা ছোট্ট অংশ মানে two two five percent five পার্সেন্টও না তার থেকে কমই সেই ডিপ ওয়েভে টু টু ফাইভ পার্সেন্ট হচ্ছে গিয়ে ডার্ক ওয়েভ ওই জন্য সার্ফেস ওয়েভকে বলা হয় টিপ অফ দ্য আইসবার্গ কিন্তু আমরা সবসময়ই ডিপ ওয়েভকে ভিজিট করি কি করে সেটা আমি বলছি কিন্তু ডার্ক ওয়েভকে আমরা জেনারেলি ভিজিট করতে পারি না আর বাদ বাকি যেসব আমরা ইন্টারনেটে সার্চ করি সবই সার্ফেস ওয়েভের মধ্যেই পড়ে এবার বলছি ডিপ ওয়েভের মধ্যে কি কি আসছে ইমেল ইমেলের পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপের যে আমরা মেসেজেস করি সেই মেসেজেস এবং আরও বিভিন্ন ইউজেজ আছে ডিপ ওয়েবের তো ডিপ ওয়েবই হচ্ছে ইন্টারনেটের সব থেকে বড় অংশ ডিপ ওয়েবকে ভিজিট করার জন্য আমাদের পুরো ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেসটা এবং তার ফুল ডিটেলসটা আমাদের দরকার হয় ডিপ ওয়েবকে ভিজিট করতে হলে ডিপ ওয়েব নর্মাল ইন্টারনেটের মতো ওপেন অবস্থায় থাকে না একটু হাইড করা থাকে বিভিন্ন মিডিয়া হাউস বলো তারপরে গভর্নমেন্ট অফিসিয়ালস ব্যাংকিং তারপরে সমস্ত কিছু হচ্ছে ডিপ ওয়েবের পার্ট কারণ তো আমরা যদি ব্যাংকিং বা হচ্ছে সেই সমস্ত ডিটেলসকে সার্ফেস ওয়েবের মধ্যে রেখে দিই সার্ফেস ওয়েবের মধ্যে রাখলে তো যে কেউ কেউ যার তার ডিটেলস অ্যাক্সেস করতে পারবে তো এইগুলোকে ডিপ ওয়েবের মধ্যে রাখা হয় ডিপ ওয়েবকে ভিজিট করতে হলে পুরো অ্যাক্সেস দরকার হয় আর হচ্ছে ডার্ক ওয়েবকে ভিজিট করা জেনারেলি পসিবল না নর্মাল ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েবকে ভিজিট করা যায় না ডার্ক ওয়েবকে ভিজিট করতে হলে একটা স্পেশাল ব্রাউজার আছে সেই ব্রাউজারটার নাম হচ্ছে Tor browser Tor the onion router ঠিক আছে এই টর ব্রাউজারের মাধ্যমে ভিপিএন এর মায়াজাল তৈরি করা হয় যেমন একটি পেঁয়াজের অনেকগুলো লেয়ার থাকে এবং ভিতরে মেন পেঁয়াজটা থাকে সেরকম সেরকম ভিপিএন এর অনেকগুলো লেয়ার তৈরি করা হয় সেই ভিপিএন এর লেয়ারের মধ্যে মেন আইপি অ্যাড্রেসটা লুকিয়ে রাখা থাকে ফলে তাকে সহজে ট্র্যাক করা যায় না এটাই হলো টর ব্রাউজারের কাজ ওটা হচ্ছে ডার্ক ওয়েব ভিজিট করার একটা ব্রাউজার মানে জেনারেলি ক্রোম বলো বা মোজিলা ফায়ারফক্স বলো বা ইউসি ব্রাউজার ওপেরা মিনিসে যাই বলো যত ব্রাউজার আছে সেই ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করা যায় না ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করতে হলে তোমার স্পেশালি দরকার হচ্ছে টর ব্রাউজার আমরা নর্মালি সাধারণ লোকেরা কেউ ডার্ক ওয়েব ইউজ করেন না ডার্ক ওয়েব ইউজ করে সাধারণত ক্রিমিনালরা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যত হয় সেগুলো হচ্ছে ডার্ক ওয়েবেই হয় সারফেস ওয়েবে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় না কারণ সারফেস ওয়েব হচ্ছে অলওয়েজ ট্রেসেবেল যে কেউ ট্রেস করতে পারে সারফেস ওয়েবকে তো তোমরা সবারই সবাই জানো যে পুলিশের গভর্নমেন্টের সবসময় ইন্টারনেটের ওপর নজর থাকে যত রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি তারা যদি সারফেস ওয়েবে করে তাহলে তো তারা ধরা পড়ে যাবে তো সেই কারণে হচ্ছে তারা ডার্ক ওয়েবকে ইউজ করে ডার্ক ওয়েবে কাউকে মার্ডার করার জন্য সুপারি দেওয়া হয় টাক্স পাচারও হয় সব ধরনের যত রকমের ইলিগাল অ্যাক্টিভিটি হয় হয় তো সবই হয় ডার্ক ওয়েবের মধ্যে তো ডিপ ওয়েবে হচ্ছে তোমার সমস্ত পার্সোনাল ডিটেলস থাকে মানে হচ্ছে ইমেল আইডি সেই ইমেল আইডির পাসওয়ার্ড ফেসবুকের অ্যাকাউন্ট তার অ্যাকাউন্ট ডিটেলস তারপরে তোমার বিভিন্ন গভর্নমেন্টের সমস্ত ডিটেলস তারপরে বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালসের ডিটেলস তারপরে নেট ব্যাঙ্কিং ইউজ করো বা ইউপিআই ট্রানজাকশান করো সবই ডিপ ওয়েবের পার্ট আরও সব বিভিন্ন মিডিয়া হাউসেস আছে আরও সব ডিপ ওয়েবেরই সব থেকে বেশি ইউজেজ হয় আর হচ্ছে সার্ফেস ওয়েব তো বললাম ওই ইউটিউব ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো তারপরে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে তো সেইগুলো হচ্ছে সার্ফেস ওয়েবের পার্ট এবার যে টরেন্ট টরেন্টও হচ্ছে কিছুটা ডিপ ওয়েবের পার্টই বলা যায় পুরোপুরি সার্ফেস ওয়েবের পার্ট না এবার টরেন্ট কি সেটা পরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে টরেন্ট আসলে কি ধরো তোমরা সার্চ করছো কিছু সাপোজ ধরো কোনো মুভি সার্চ করছো বা যা কিছু সার্চ করছো সবই গুগলে সার্চ করছো বা ডাক ডাক গোতে সার্চ করো যাতে করো জেনারেলি সবাই গুগলে ইউজ করে করে একটু টেকনিক্যাল পার্সন যারা তারা ডাক ডাক গো ইউজ করে ডাক ডাক গোর কতজন নামই শোনেনি ডাক ডাক গো বা বলো বা গুগল বলো যাতে তুমি সার্চ করছো তো একটা সার্চ রেজাল্ট চলে আসছে বিভিন্ন লিঙ্ক চলে আসছে ওয়েবসাইটের তো সেইগুলো হচ্ছে সার্ফেস ওয়েবের মধ্যে পড়ছে এবার ধরো তুমি গুগলে সার্চ করছো যে অমুকের ইমেল আইডি দিলে তার পাসওয়ার্ড কি তুমি গুগলে সার্চ করলে যে ধরো আমার ইমেল আইডি যে বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউবের ইমেল আইডি কি এবং তার পাসওয়ার্ড কি যদি তুমি গুগলে সার্চ করো তো গুগলে সার্চ করলে কি ইমেল আইডি আর পাসওয়ার্ডটা চলে আসবে কখনোই আসবে না তোমাকে ওই ইমেল আইডি আর পাসওয়ার্ড একমাত্র ওনারই জানে যে ওই ইমেলটার ওনার হ্যাঁ হ্যাক হয়ে গেলে সেটা আলাদা কথা সেটা অন্য বিষয় ধরো আমাকেই ধরো একটা মেল সেন্ড করতে চাও তো যতক্ষণ না আমার ইমেলের পুরো ফুল ডিটেলসটা তোমার কাছে থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি আমাকে মেল সেন্ড করতে পারবে বা ধরো হচ্ছে হোয়াটসঅ্যাপে তুমি আমাকে একটা মেসেজ সেন্ড করতে চাইছো তো আমার মোবাইল নাম্বারটা যতক্ষণ না তোমার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও সেন্ড করতে পারবে না কেন পারবে না এগুলো হচ্ছে সবই ডিপ ওয়েবের পার্ট ডিপ ওয়েবে হচ্ছে সবকিছু তথ্য গোপন রাখা হয় ঠিক আছে তো জেনারেলি কারোর ডার্ক ওয়েব ভিজিট করা উচিত না তো টর ব্রাউজার ইউজ করে ডার্ক ওয়েব ভিজিট করা যায় কিন্তু তুমি টর ব্রাউজার ডাউনলোড করলে এবার ধরো তুমি সার্চ করলে ডার্ক ওয়েব তো ডার্ক ওয়েব ওয়েবে সার্চ করলে তো ডার্ক ওয়েব চলে আসবে না বিভিন্ন যেসব ওয়েবসাইটগুলো আছে সেগুলো তোমাকে জানতে হবে যে কোন ওয়েবসাইট ডার্ক ওয়েবেই রয়েছে তো সেই ডার্ক ওয়েবের প্রপার ওয়েবসাইটটা জানলে তবে তুমি টর ব্রাউজারে দিয়ে তুমি ওটাকে সার্চ করতে পারবে এবং অ্যাক্সেস করতে পারবে কিন্তু ডার্ক ওয়েব ভিজিট করা জেনারেলি কারো উচিত না কারণ ডার্ক ওয়েবে সব ইলিগাল অ্যাক্টিভিটি হয় এবার ডার্ক ওয়েবের ওপর গভর্নমেন্টের নজর থাকে তো কেউ ইলিগাল অ্যাক্টিভিটি করলে বা ডার্ক ওয়েব ভিজিট করলে তোমরা কোনো রকম ঝামেলায় পড়তে পারো প্লাস হচ্ছে ডার্ক ওয়েবে তুমি ভিজিট করলে ডার্ক ওয়েবের অপোজিট সাইডে কিন্তু মানে তোমাকে ফ্রড করার জন্য কেউ না কেউ বসেই আছে মানে তোমার ডিভাইস হ্যাক হওয়ার প্রচণ্ড রিক্স থাকে তো ডার্ক ওয়েবকে জেনারেলি কারো ভিজিট করা উচিত নয় আর এই ভিডিওতে আমি বলতে পারবো না যে ডার্ক ওয়েব কী করে ভিজিট করতে হয় বা কোনো ডার্ক ওয়েবের ওয়েবসাইট কি কি ওয়েবসাইট আছে সেগুলো এই ভিডিওতে বলাও যায় না আর বলা উচিত না আমাকে যদি পার্সোনালি কেউ জিজ্ঞেস করো যে আমি ডার্ক ওয়েব ভিজিট করেছি কিনা তো না আমি ডার্ক ওয়েব ভিজিট করিনি গুগলে সার্চ করলে হয়তো তোমরা ডার্ক ওয়েবের কিছু কিছু যেগুলো সেফ কিছু কিছু ওয়েবসাইট আছে তো তার লিঙ্ক পেয়ে যাবে কিন্তু সেগুলো সেফ ইন দ্য সেন্স আমি বলতে চাইছি মানে সেই ওয়েবসাইটগুলোতে হয়তো কোনো ইলিগাল অ্যাক্টিভিটি হয় না আর তবুও অপোজিট সাইডে কেউ না কেউ তোমার ডিভাইস হ্যাক করার জন্য এবং তোমাকে ফ্রড করার জন্য অপোজিট সাইডে কেউ না কেউ বসে থাকবে তো রিক্স আছে প্রচুর তো ডার্ক ওয়েব জেনারেলি ভিজিট করার দরকার নেই কোনো ডিপ ওয়েব ডার্ক ওয়েব এগুলো তৈরি হয়েছিল কেন ওয়েব তৈরি হয়েছিল তোমাকে সিকিওর রাখার জন্য তোমার সমস্ত ডিটেলসকে সিকিওর রাখার জন্য আর হচ্ছে ডার্ক ওয়েব তৈরি হয়েছিল ডার্ক ওয়েবকে অ্যাকচুয়ালি ইউএস নেভি তৈরি করেছিল তো ইউএস নেভি কেন তৈরি করেছিল কারণ ওরা ডার্ক ওয়েবের মাধ্যমে ওদের সিক্রেট কমিউনিকেশন করার জন্য তো তো ডার্ক ওয়েবকে তো কেউ ভিজিট করতে পারতো না ওই জন্য স্পেশালি ওরা ডার্ক ওয়েবটা তৈরি করেছিল যাতে সিক্রেটলি নিজেদের লোকেদের সাথে কমিউনিকেট করা যায় যারা ইউএস নেভিতে রয়েছিল কিন্তু আস্তে আস্তে ডার্ক ওয়েব সব ক্রিমিনালদের দ্বারা ভর্তি হয়ে গেছে ঠিক আছে এখন ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় কিন্তু তোমরা এটা জেনে অবাক হবে যে ডার্ক ওয়েবকে কিন্তু এখনও বন্ধ করা হয়নি কারণ ইউএস নেভি এখনও ডার্ক ওয়েবকে ইউজ করে এবং এই ডার্ক ওয়েবের বেশিরভাগ ফান্ডিং কিন্তু ইউএসসি করে ডার্ক ওয়েবকে চালানোর জন্য তো গভর্নমেন্ট চাইলে ডার্ক ওয়েবকে বন্ধ করতে পারে কিন্তু গভর্নমেন্ট করবে না তার অনেক কারণ আছে বিভিন্ন পলিটিক্যাল কারণও আছে এবং বিভিন্ন অফিসিয়াল কারণও আছে তো সেই কারণে ডার্ক ওয়েবকে বন্ধ করা পসিবল না তোমরা হয়তো ভাবছো যে আমরা যে এটিএম ইউজ করি এটিএম কার্ড মানে ডেবিট কার্ড ইউজ করি বা ক্রেডিট কার্ড ইউজ করি মাধ্যমে আমরা এটিএম থেকে যে টাকা তুলি তো এটা এটা তোমরা হয়তো আমার কথাগুলো শুনে হয়তো ভাবছো যে এটা ডেবিট ডিপ ওয়েবের পার্ট না এটা ডিপ ওয়েবের পার্ট না এটিএম হচ্ছে নর্মাল ইন্টারনেটের সাথে কানেক্টেডই না এটিএম এর নেটওয়ার্ক আলাদা এটিএম এর তারপরে যে রেল রেলেরও নেটওয়ার্ক আলাদা ওরা আমাদের নর্মাল ইন্টারনেটের সাথে কানেক্টেড না ওদের নিজেদের পার্সোনাল নেটওয়ার্ক আছে তো এটিএম কিভাবে কাজ করে তো সেটা যদি তোমরা জানতে চাও তো আমাকে নিচে কমেন্ট করে বলো আমি এটিএম এর ওপর একটা ভিডিও বানিয়ে দেবো এবং রেলের যে নেটওয়ার্ক আছে সেটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানতে হলেও একই সাথে কমেন্ট করে দিও তো এই ছিল আজকে টপিক সার্ফেস ওয়েব কি ডিপ ওয়েব কি ডার্ক ওয়েব কি তোমরা কি জানো ডিপ ওয়েবেও একটা ফেসবুক আছে মানে তোমরা যেরকম ফেসবুক ইউজ করো সেরকমই যেখানে তোমার নিজে ডিটেলস গোপন রেখে মানে অ্যানোনিমাস থেকে নর্মাল ফেসবুকের মতোই অন্যদের সাথে ইন্টারাকশন করা যায় তো নেক্সট ভিডিও আসতে চলেছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি মানে হচ্ছে বিটকয়েন ইথেরিয়াম ডজি কয়েন এগুলোর ওপরে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে যারা ডিপ ওয়েব ডার্ক ওয়েব এবং সার্ফেস ওয়েব সম্পর্কে কিছু জানে না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পাও তো আজকে মতো এইটুকুই গুড বাই